কোন জায়গায় আপনার কোন জায়গায় মুরকাতারে যাও মুরকাতারে সাফে না কি রলস খালি নামুক বুঝা মুখ বুঝা সুইটা গেছে ছুটে গেছে বলো মানে কি হলো কষ্ট হেলো ইয়া ছুটি বাইরে আইতা আমি কি হইছে আমি জানি না আবার রেলে আইতা কি তো তোমার ঠাকুর মারিয়া দিছে তোমার ঠাকুরের কবি একটা যাব কি তাই গেল জিও গোরা লাইয়া আমি ব্যাগ মরবো সারা শেষ হয়ে গেল একটা সারা ব্যাগ করে দিই আর যাবো আমি যাই আসি ওটা বউ সোমবারে আগে শুক্রবারে শনিবার তার ফোন দিয়া জিজ্ঞাসা নাইলে কালকে জানে